আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মধু সংগ্রহ করি আমরা এটা হচ্ছে একটা মধু সংগ্রহের মেশিন মধু নিষ্কাশন মেশিন এই যে এটার মধ্যে আমরা এই ফ্রেমগুলি একে একে এই যে এভাবে ঢুকাবো এভাবে ঢুকাবো এই যে এভাবে একটা একটা করবো ঢুকাবো এই যে আস্তে পাউডার নাই এবার মেশিনটাকে মেশিনটা ঘুরাতে হবে মজুর হবে মধুগুলি ছিটা করবে মেশিনের ভিতরে তারপর আচ্ছা। শেষ তারপরে